শিরিক বিদার্থ এই দুইটি অত্যন্ত জঘন্য পাপ শিরিক করলে আল্লাহ মর্যাদাটাই নষ্ট করা হয় আল্লাহকে অপমান করা হয় করে বিদাত করলে রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অবমান করা এজন্য শিরিক যে করে সে ব্যক্তির পরিণাম অত্যন্ত ভয়াবহ সেটা কিভাবে বলার চেষ্টা করবো সে আল্লাহ বেদাত করলে বান্দার কোন আমল কবুল হয় না আপনি একশোটা আমল করছেন তার মধ্যে নিরানব্বইটা সরি আর একটা বেদাত নিরানব্বই একশোটার মধ্যে নিরানব্বইটা কি একটা এই মিশ্রিত হওয়ার কারণে নিরানব্বইটা সহি আমল আর কবুল হবে এটা হলো বেদাতের কুপ্রভাব বেদাতি ব্যক্তি অবরে রসুসাল্লাহ আলী আসসালাম

দলভুক্ত হতে পারবে সুপারিশ পাবে যে আল্লাহ রাসুলের সুপারিশ পাবে না তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে এটা বেদাতের পরিণাম